তুমি Servis her yere bir kaçıp da gelsene yanıma yanıma Çaktırmadan girsene kanıma বাবা তোমার বারবার সব পাগল খেলা হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা আপনি তো আমার ব্যারেল বানাইছেন আমি কি ব্যারেল তো চাইছিলাম আপনি গোপনে ভিডিও করছেন আমার ইন্টারভিউ নিতে এসে এটা করে লেছেন মজার চলে আমি তো করতে পারি না ফরে যায় দিই হুমায়া মায়া গো ব্যাডার করে ব্যাডা আমার ইন্টারভিউ সারা দিচ্ছে ফরে বিভিন্ন জায়গা থেকে খালি কোথায় আফু আপনারা দেখছি আফু আপনারা দেখছি गए हैं हुआ पर आया जी आधे हैं जागे आधे है सोए कहा ले आया जी जब से तुम मिल गए रास्ते खिल गए और भाई सो रहा था क्या